আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করব সে অ্যাকাউন্টের নাম হচ্ছে মিক্স তো এটার জন্য কি করতে হবে এটার জন্য আমাদের সার্চ বারে আসে সার্চ করতে হবে এম আই এক্স মিক্স লিখে ইন্টার করবেন ঠিক আছে ইন্টার করার পর যে দেখেন এইখানে মিক্স ডট কম নামে একটি ওয়েবসাইট দেখতে পারবেন এইখানে ক্লিক করলে মিক্স নামের ওয়েবসাইটটা চলে আসবে ঠিক আছে এখন আমরা এখানে সাইন আপ করবো কিভাবে সেটা একটু দেখি আচ্ছা বলতে গেট দ্য মিক্স আপ আচ্ছা তারপর গেট দ্য মিক্স আপে ক্লিক করি আমরা এখানে কি বলছে ইয়োর ফোন নাম্বার হ্যাঁ টেক্সট মি দ্য লিঙ্ক বলছে get the mix up enter your phone number so we can send you a link to download Mix. Okay, এইখানে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার দিতে পারেন বাট এটা একটা অল্টারনেটিভ ওয়ে আছে কীভাবে আমি একটু দেখাই দেই আপনারা মি ট্যাব নিয়ে যে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পরে ওয়েব স্টোরে যাবেন হ্যাঁ ওয়েব স্টোরে যাওয়ার পরে ওয়েব স্টোরে যাওয়ার পরে এইখানে লিখবেন হচ্ছে mix M I X mix লিখবেন মুখ লেখে ইন্টার করবেন এক্সটেনশনে ক্লিক করবেন লেখে নেক্সট লেখে ইন্টার করবেন ঠিক আছে আচ্ছা এইভাবে যদি আপনারা মিক্স এক্সটেনশন না পান তাহলে আর একটা কাজ কাজ করা যেতে পারে সেটা হচ্ছে ট্যাবটা কেটে দেবেন নিউ ট্যাব নিয়ে এইখানে লিখবেন মিক্স এক্সটেনশন ফর ক্রোম যদি ফায়ারফক্স হয় তাহলে মিক্স এক্সটেনশন ফর ফায়ারফক্স দিবেন ঠিক আছে দিলে এই যে দেখেন এইখানে একটা লিঙ্ক আসবে এইটাকে ওপেন করবেন এটাকে ওপেন করলে এরকম একটা এক্সটেনশন চলে আসবে দেখেন এখন আমরা এক্সটেনশনটা অ্যাড করব আচ্ছা এই যে চলে আসছে আমরা এটাকে এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এখানে অ্যাড এক্সটেনশন নামে অপশন চলে আসবে আমরা এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব ক্লিক করলে এই এক্সটেনশনটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছি sign in with Google Facebook আমরা তো সাইন ইন আমাদের তো অ্যাকাউন্ট করা নেই তাই আমরা কি করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের তাই না তো আমাদের এইখানে আমরা গুগল দিয়ে যদি সাইন ইন করতে চাই তো দেখেন এইখানে আমাদের একটা গুগল অ্যাকাউন্ট দিতে হবে গুগল অ্যাকাউন্ট দিলাম তাহলে এখানে বলছে sign in with Twitter sign in Facebook sign in with Google Google দেই তারপর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে আমাদের মেল চাইছে এবং চুজ ইউজার নেম এখানে আমাদেরটা ইউজার নেম দিতে হবে ওকে দিলাম দেন ক্রিয়েট অ্যাকাউন্ট হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে বলছে pick a few thing you are into আচ্ছা কোন কোন বিষয়গুলোতে আপনার আগ্রহী আছে আমরা সবগুলো সিলেক্ট করব এখান থেকে এটা এটা এটা এটা এখান থেকে বেশ কয়েকটা সিলেক্ট আমরা করে দেব এগুলো আপনারা পরেও সিলেক্ট করতে পারবেন আমি জাস্ট কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা পরে এগুলা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তারপরে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের কি আসছে নেক্সট হ্যাঁ নেক্সটে ক্লিক করব এখানে নেক্সট নেক্সট নেক্সট করে যাবো জাস্ট হয়ে গেছে এখন আমাদের এই প্রোফাইলটাকে ঠিক করতে হবে প্রোফাইলের নেম হ্যাঁ নামগুলো আমাদের ঠিক করতে হবে তো এইখানে আসার পরে এইখানে আমাদের প্রোফাইল পিকচারটাকে আগে চেঞ্জ করবো আমরা ডিলেট তারপরে এখানে আমরা অ্যাড করবো ব্রাউজ এখান থেকে আমরা ইমেজটা দিব হ্যাঁ ইমেজটাকে দিয়ে আমরা এটা আপলোডে দিব এবং কভার ফটো হিসেবে একটা ফটো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো আপনারা অ্যাড করে দিবেন সেটা অবশ্যই যেন কি হয় এক হাজার গুণন দুইশো সত্তর পিক্সেল হয় ঠিক আছে হ্যাঁ এবং সেটা যেন অবশ্যই আট এমবির নিচে হয় এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে ঠিক আছে আপনার অনুযায়ী কভার ফটো অ্যাড করে নেবেন তারপর এটা ইউজার নেম ইউজার নেম নেমটাকে আমরা চেঞ্জ করে দেবো আপনার নেমটাকে চেঞ্জ করে দিই তারপর বায়ো বায়োতে আমরা যেটা আমরা লিখি সেটা লিখবো গ্রাফিক্স ডিজাইনার কপি করে নেই কপি করে নেওয়ার পরে এটা আমরা বায়োতে পেস্ট করে দেবো গ্রাফিক্স ডিজাইনার এখানে বলছে ইউআরএল ইউআরএল তারপর হচ্ছে জেন্ডার মেল এখান থেকে আমরা ফিমেল করে দেবো বার্থডে ইয়ার বার্থডে ইয়ার এখান থেকে আমরা সবাই দুই হাজার করে দিই তারপর হচ্ছে ইউআরএল হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস হ্যাঁ এখানে আপনারা আপনাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারবেন ঠিক আছে তো আমি এই ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিচ্ছি কপি করে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিক আছে দেন সেভ চেঞ্জে ক্লিক করব কি বলছে ক্লিক ইন্টার ইউআরএল এখানে আমরা এইবার সেভ চেঞ্জে দিয়ে দিই এটা সেভ হয়ে যাবে অ্যাকাউন্ট আপডেটেড ঠিক আছে তাহলে এখন আমাদের প্রোফাইলটা কিন্তু রেডি শুধু ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্টে গেলে আপনি আপনার বিষয়গুলো এখানে আরও অ্যাড করতে পারবেন এগুলো আপনাদের ইচ্ছা মতন অ্যাড করে নেবেন নোটিফিকেশন সবগুলো অন করে দেবেন যেন নোটিফিকেশন আপনার টাইমলি পান লিঙ্কড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের সাথে আপনি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করবেন connect more social media account এখানে ক্লিক করে যদি গুগল অ্যাড করতে চান তাহলে গুগল অ্যাড করলেন এখানে এই যে এটা অ্যাড করবেন গুগল এটা অ্যাড হয়ে গেছে তারপর ফেসবুক অ্যাড করবেন ফেসবুক তারপর হচ্ছে আপনি এখান থেকে টুইটার অ্যাড করবেন এই যে অ্যাডে যাওয়ার পরে যে টুইটার অথরাইজ এই অ্যাকাউন্টগুলো অ্যাড হয়ে গেছে তারপর হচ্ছে নিচের ডোমেন এখানে তেমন নাই ডিলেট অ্যাকাউন্ট এখান থেকে চাইলে আপনি অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন এমন এমন আর এখান থেকে তেমন কোনো বিষয় জানার নাই আমাদের প্রোফাইল রেডি এখান থেকে আমরা প্রোফাইলে গেলে প্রোফাইলটাকে আমরা দেখতে পারবো ঠিক আছে তাহলে আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে এই হচ্ছে আমাদের নেক্সট অ্যাকাউন্ট এটাকে আমরা বুকমার্ক করে রেখে দিতে পারি তাহলে আমরা আজকে কি কি শিখলাম মিক্স অ্যাকাউন্ট তৈরি মিডিয়াম অ্যাকাউন্ট তৈরি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি এই তিনটা অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম ঠিক আছে নেক্সটে আরও দুইটা থেকে তিনটা সোশ্যাল মিডিয়া সাইট আছে ওই অ্যাকাউন্টগুলো তৈরি করা আমরা শিখবো এবং কাস্টমাইজ করা শিখবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন